আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহু সুপ্রিয় শ্রোতা মণ্ডলী কাদিন সিরিজ চার নম্বর আপনাদের কাছে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই কাদিনীদের সঙ্গে যখন আলোচনা করতে যাবেন বা কাদিনীরা যখন আপনাকে দাওয়াত দিতে আসবে সেই সময় আপনি যদি প্রশ্ন করেন যে আপনার তো গোলাম মির্জা আহমেদ কাদিনীকে শেষ নবী বিশ্বাস করেন তা দেখবেন সঙ্গে সঙ্গে অস্বীকার করবে তবে না না আমরা এমনটা বিশ্বাস করি না বরং আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শেষ নবী শেষ রাসুল বিশ্বাস করি কাদেনিকে তারা যে নবী বিশ্বাস করে কথা স্বীকারই করতে চায় না তো যাই হোক আজকে আপনাদের সামনে আমি দুটো প্রমাণ নিয়ে আসব যেখান থেকে প্রমাণ হবে যে গোলাম মির্জা আহমেদ কাদিয়ানি এই একটা মানে ভণ্ড তিনি নিজেকে শেষ নবী দাবি করেছেন কথা না বাড়িয়ে আসেন আমি একটা বই দেখাই আপনাদেরকে বইটা দেখতে পাচ্ছেন এই বইটা আমরা প্রথম পৃষ্ঠায় নিয়ে যাই আপনাদের কাছে দেখেন তাজকিরাতুস শাহাদাইন শাহাদাত আইন বইটার নাম বইটা এখান থেকে আপনারা দেখতে পারেন দুইজন শহীদের স্মরণে হজরত মির্জা গোলাম আহমদ তিনি এই বইটাকে নিজে হাতেই রচনা করেছেন আহমেদিয়া মুসলিম জামাত বাংলাদেশ থেকে ছাপানো হয়েছে দেখছেন একটি আহমেদিয়া খিলাফত শতবার্ষিকী প্রকাশনা এখানে ডিটেলস সমস্ত কিছু আছে বইটার আমরা নাইনটি থ্রি তিরানব্বই পৃষ্ঠাতে আমরা যাচ্ছি যেটা পিডিএফ ফাইল তিরানব্বই নম্বর পৃষ্ঠা আর বইটার এমনি যদি আপনি দেখেন তাহলে এটা হবে আমরা নিয়ে আসছি এক মিনিট তার উক্তিটা আমরা নিয়ে আসবো এখনই নাইনটি থ্রি তিরানব্বই নম্বর পৃষ্ঠাতে আমরা নিয়ে আসছি আচ্ছা তিরানব্বই পৃষ্ঠা জি হ্যাঁ তিরানব্বই নম্বর পৃষ্ঠা আর বইটা এমনি পেজ সংখ্যা বিরাশি এখানে দেখেন কি লিখছেন এখানে এই ইলাহি অভিপ্রায়ের উদ্দেশ্য হলো যদিও নিহত হওয়া মুমিনদের জন্য শাহাদাত কিন্তু আল্লাহর বিধান তার দুই ধরনের পীড়িত পুরুষদের নিহত হন না তারপর নিয়ে দেখেন একটু বড় করে দিই আমি প্রথমত ওই নবী যিনি সিলসিলার সূচনাতে আগমন করেন যেমন মুসাই সিলসিলাই হজরত মুসা আলহ মুসা আলাইসাল্লাম এবং মোহাম্মদ মোহাম্মদিয়া সিলসিলাই আমাদের প্রভু ও মৌলা হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এবার দেখেন কি বলছে দ্বিতীয়ত ওই সকল নবী আল্লাহর পেরিতগণ যার সিলসিলার শেষ আগমন করেন যে মুসাই সিলসিলাই হজরত ঈশা আলিসাল্লাম এবং মোহাম্মদী সিলসিলায় এই অধম পয়েন্ট অফ ভিউ আপনারা এখানে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন কি বলছেন ওই সকল নবী ও আল্লাহর পেরিতগণ যারা সিলসিলার শেষে আগমন করেন যেমন মুসাই সিলসিলাই হজরত ঈশা মানে বানিসের সর্বশেষ নবী যেমন ঈশা আলিসাল্লাম ঠিক একইভাবে মোহাম্মদী সিলসিলাই এই অধম মানে মোহাম্মদ সাল্লামের যে সিলসিলা এই নবতের সিলসিলাই এই অধম এই অধম বলতে কিনা মির্জা কাদেনি নিজেকে বোঝাচ্ছে তার মানে বুঝতে পারছেন যে মোহাম্মদ সাল্লামের পরেও সে নিজেকে নবীও দাবি করলেন এবং শেষ নবীও নিজেকে দাবি করলেন স্পষ্টভাবে প্রমাণিত আপনাদেরকে দেখালাম এটা তাজকিরাত শাহাদাইন শাহাদাতাইন পৃষ্ঠা নাম্বার বিরাশি আর পিডিএফ ফাইল পৃষ্ঠা নাম্বার তিরানব্বই পয়েন্ট নম্বর দুই এখানে স্পষ্টভাবে নিজেকে তিনি শেষ নবী হিসাবে দাবি করলেন আরেকটা আপনাদেরকে দেখাবো আমরা প্রথম পৃষ্ঠায় নিয়ে আসি বইটার নাম হচ্ছে একটি ভুল সংশোধন একটি ভুল সংশোধন বইটার নাম মূল হচ্ছে হজরত মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি কাদিয়ানি নিজের লেখক বঙ্গানুবাদ মৌলবী মোহাম্মদ এখানে ডিটেলস আছে আমরা চলে যাব পিডিএফ ফাইলে সাত নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার পৃষ্ঠাতে নিয়ে আসলাম আমরা দ্বিতীয় কলামে নিয়ে আসছি সাত নাম্বার পৃষ্ঠা দ্বিতীয় কলাম আর এমনি পেজ সংখ্যা বইয়ের আট আর কলাম নম্বর হচ্ছে দুই আমরা এ লাইনগুলো পড়ব এ লাইনগুলো দেখেন কি লিখছে সুতরাং আমি যখন আজ পর্যন্ত খোদার নিকট হতে প্রায় পূর্ণ হতে দেখেছি তখন আমার নবী ও রাসুল হওয়া আমি কিরূপ অস্বীকার করতে পারি মির্জা আহমেদ কাদিয়ানি ভণ্ড তিনি বলছেন যে আমি নিজে চোখে দেড় শত ভবিষ্যৎবাণী পূর্ণ হতে দেখেছি তখন আমার নবী ও রাসুল হওয়া আমি কিরূপ অস্বীকার করতে পারি মানে তিনি নিজেকে নবী হিসেবে কিভাবে অস্বীকার করতে পারেন মানে তিনি নিজেকে নবী এবং রাসুল দাবি করছেন যখন স্বয়ং খোদাতালা আমাকে নবী ও রাসুল আখ্যা দিয়েছেন তখন আমি কিরূপ এটা প্রত্যাখ্যান করতে পারি এবং তাকে ছেড়ে অন্যকে ভয় করি তার মানে চিন্তা করেন এই কথা থেকে তিনি প্রমাণিত হচ্ছে যে তাকে নাকি আল্লাহ নবী এবং রাসুল হিসেবে আখ্যায়িত করেছেন আর তিনি নিজেকে নবী এবং রাসুল দাবি করছেন এটা হচ্ছে একটি ভুল সংশোধন পৃষ্ঠা নাম্বার আট থেকে আপনাদেরকে দেখালাম দুটো প্রমাণ জাস্ট আপনাদেরকে এই মুহূর্তে দেখালাম নিজেকে তিনি শেষ নবীও দাবি করেছেন এবং নিজেকে তিনি একজন নাবী এবং রাসুল হিসাবে নিজেকে আখ্যায়িত করেছেন আজকের মতো আমরা চার নম্বর পর্ব এখানে শেষ করলাম আমরা আরো পর্ব নিয়ে আসবো আমাদের সঙ্গে আপনারা থাকুন ইনশা আল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালা